এই আপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো দিস ইজ লাকি তোমরা দেখতেছো লাকি দানু সো গাইস আজকে আমরা গেম প্লে করতে যাচ্ছি স্লো ভার্সেস স্কোয়াড তোমরা দেখতেছো থার্ড ক্লাস বুস্টি মার্কা ফালতু চোদনা বেহায়া ভিডিও সো গাইস পুরো ভিডিওর সাথে থাকো আশা করি অনেক অনেক এনজয় করবা সো গাইস তোমরা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ আমার মতো গরিবরে তোমরা সাবস্ক্রাইব করতেছো না আমার যে কোল যে ফাটি যায় তোমরা তো বোঝো না সো গাইজ প্লিজ আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও একটা সাবস্ক্রাইব করলে কি হয় গাইজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও চলো গাইজ আমরা ফিরে আসতেছি ইন্ট্রোর পরে Bring the action. Hey, hey, hey, hey. Guys সামনে দেখছো দুই চোদনা এনিমি এ ওর পেছন মারতেছে ও ওর পেছন মারতেছে আর মধ্যে থেকে আমি এই এনিমিটার পেছন মাইরা দিলাম ও ভাই জস বাবা জস ও ভাই পাও পাও কিল ভাই পাও কিল পাইতে কান্নায় ভালো লাগে ও ভাই দেখছো নি শালিনের জামাই জাঙ্গা পরে দৌড়াইতেছে আমরা টুকুস করে নক করে দিলাম ভাই পাও পাও কিল ভাই দুইটা ফাও ফাও গিল পায়ে গেলাম গাইজ আমাদের সামনে মাননীয় <laughs> সম্মানিত এক চুদির ভাই ধরা পিছন মারতেছে আবে সালে চিনকান্ডি আমার জন্য তো একটু রোগ আমিও একটু পার্টিসিপেট করি আবে সালে রোগ ও ভাই ও ভাই আছে shot body shot body shot মান সম্মানটা রাখলো না ভাই কেমনটা লাগে হ্যাঁ গজব বেজতি গাইস তোমরা দেখছো মিয়া খালিফার समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो স্পোর্টস কার নিয়ে বাংলাদেশে ঘুরতে আইছে ভাই রে ভাই আবে চিমকান্ডি চুদির ভাই সালে ও ভাই সাহ ও ভাই হালকা হেডশট ও ভাই সাহ গাইস আমি হেড আশাই করিনি এটা ও ভাই ও টিমমেট আবে সালে গাইস ও টিমমেট পলাইতাছে ও ভাই ভাই ভাই ভাই গাইস দুইটারে ডগ স্টাইল বানাই দিছি আর গাইস নিচে দেখছো জনি সিনসের বউ দৌড়াইতেছে ভাই ভাই সামনে থেকে করতে করতে মারা ফেলাইছি ভাই রে ভাই আই মিন গুলি করতে করতে মারা ফেলাইছি আরে তোমরা যে কি উল্টা পাল্টা ভাবো আমি বুঝি না গাইস পিকে আমরা ছয়টা কিল করে ফেলাইছি আর এই জন্য মিয়া কালিপার সানি লিওন আমারে হারকিন জ্বালাই খুঁজতেছে বুঝতেই পারতেছে কি করার জন্য ও ভাই সামনে নিবি ওরে ভাই ভাই এনিমিটার ড্যামেজ খাওয়া ছিল ও ভাই সাব বেগুন তো শট গাইস ও ভাই ভাই ভাই খুব পেট শট গাইস এই এনিমির কলজাটা খান খান হইয়া গেছে भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी টান করে টকরে টক ডুম ডুম টান করে টকরে টক ডুম ডুম টান করে টকরে টক ডুম ডুম টান গাইস পিকে আটটা কিল बीस जन अलाइव এখনো গাইস আবিবি एनिमी का गार्ड मारना बाकी है मेरे भाई कैसा लगा मेरा मजाक গাইস আমার সামনে চিটিং বিটিং এনিমি ভাই হ্যাঁ ভাই কেমনটা লাগে ভাই এম ফোর ওয়ানের ড্যামেজ দেখতে ভাই আমার কলজা শুকাই গেছে ভাই কুত্তে জীবন ভাই কুত্তে জীবন সো গাইস আমরা পিক থেকে চলে আসলাম বাল শক্তিতে আরে আমার না এনিমির বাল ফালানোর জন্য ও ভাই পিছনে এনিমি আবে সালে ও ভাই সামনে গাইস ভাই ভাই ভাই হ্যাঁ আরে একটা গ্লুবাল নাই চলো গাইস সামনের দিকে যাওয়া যাক গাইস সামনে লাল বাবা ওরে সালা আবে হারামজাদা ছাতির বল বিয়ারিং ফেলা দিছে বাইরে ভাই কেমনটা লাগে চলো গাইস ভাগো এখান থেকে আবে চুতিয়ে দাঁড়া আর একটা মেডিকেট দাঁড় করে লই তারপরে তোরে দেখতেছি আয় অহন আয় বেটা তুই বাপের বেটা হলে আমার সামনে দিয়ে আয় তোর খবরের নাই করে দেবো বাপের বেটা হলে আমার সামনে দিয়ে আয় তোকে দেখতাছি হ্যাঁ ভাই পিছন থেকে আমার পিছন মাইরা দিছে কেমন লাগে সো গাইস ভিডিও ভালো লাগলে এই গরিব অসহায় মানুষটারে একটা সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ ইয়ার একটা সাবস্ক্রাইব করলে কি হয় প্লিজ ইয়ার